আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় শুভ লগ্নে হয়ে পরিণ আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি রয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি ni sa re ga ga ma pa ga ma re sa re ni sa re da ni ma pa da ni sa ma pa da ni sa ma pa da ni sa গানে নতুন করে এলো সুর এ যেন আগের চেয়ে সমধুর নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর বই চলেছে যে তাই ভালোবাসার এক ধারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা আমি হয়ে গেছি তার